হ্যালো গাইস কেমন আছে সবাই দেখতে পাচ্ছ কাস্টম ম্যাচ স্টার্ট হয়ে গেছে ষোলো ভার্সেস ষোলো নবিতা অপু আর আমাদের আর কে আকাশ আইটি সো দুইজনকেই দেখতে পাচ্ছ যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিছুদিন পর আবে ভাই কি হচ্ছে কিছু বুঝতেছি না ফার্স্ট রাউন্ড জোনে এলিমিটেড দুজন আবে গেরিনা পাগল নাকি তুই এদিকে নবিতা আপুকে দেখা যাচ্ছে না আমি তো দেখতে পারতেছি না হ্যাঁ এবার দেখা যাচ্ছে দুইজনকেই দেখা যাচ্ছে তো দেখা যাক কে ভুইয়াটা আনতে পারে দাঁড়াও একটু ব্রাইটনেসটা বাড়াইনি তো M ten versus M eighty তো দেখা যাক কোনটা পারে এম এইটটি নাকি এম টেন তো দুজন যাচ্ছে দেখা যাচ্ছে ফাইটে যাচ্ছে একজন আকাশ পাইটা যাচ্ছে আকাশ ঘরের ভিতর দিয়ে যাচ্ছে বুঝলাম না কি হয়েছে গুলাল নেই নাকি গুলাল তো নিছে তাহলে ঘরের মধ্যে কি আবে বুঝলাম না আকাশ কি বট হয়ে গেছে নাকি আর আমাদের নবী তারপর দেখছি গোলওয়াল মেরে বাস করে দিচ্ছে সে মনে হচ্ছে যেন কোনোদিনও গোলওয়াল মারে নাই সে সব গোলওয়াল আজকেই মারে দিবে আকাশ আইসে আবার ঘরের ভিতরে বুঝলাম না কি করতেছে ওরা বেরোইছে আকাশ এম এম টেন নিয়ে সেই সাইডে দেখা যাচ্ছে এম এইটটি অসাধারণ একটা গেম প্লে হচ্ছে সো গ্যাস দেখা যাক জিতে কারা আর হারে কারা আমি কিন্তু দুও টিমে রয়েছি যে জিতবে তার দলেই কারণ দুজন আমার ফ্রেন্ড তার জন্য আমি কারো কিনে নাই দেখা যাক কে জিতে মেয়ে ভার্সেস ছেলে ছেলেটা যদি হেরে যায় মনে করেন তাই যেতে সব তো অলরেডি গেরিনা আকাশকে এক রাউন্ড জিতাই দিছে এই সময় মেসেজ করেছি তো দেখতে পাচ্ছি আমার সম্ভবত মনে হয় আকাশের পিংটা হাই আছে দেখেন কোন জায়গা দিয়ে চলে যাচ্ছে আমার পিংটা তো ঠিকই আছে এর পিঙ্কেই প্রবলেম হ্যাঁ হ্যাঁ মরে গেছে পিঙ্কি পাইছে আবে এলিমেটেড বুঝলাম না এদের গাজা দেয় কে সো গায়েস কি বলবো আমার পিঙ্কটাই হাই আসছে দেখো একশো বিশে চলে গেছে M eighty versus handgun Akash ভাই গান নেবা না হ্যাঁ এই সাইডে দেখা যাচ্ছে আকাশ ভাই এখন কিছু নিতে যাচ্ছে কিছুই নেয় নাই অফলাইন বেস্ট নিছে হেলমেট নিছে আর এই সাইডে দেখতে পাচ্ছি নবিতা ফুসে আকাশকে মারার জন্য ডেজার্টিক্যাল নিয়ে দৌড়ে দৌড়ে আসছে হাঁটতে হাঁটতে আসতেছে সো ওই সাইডে আমাদের আকাশ বট সে ওইখানে যে টিম আপ করতেছে সো ওখানে গান নিতে পারে নাই দেখা যাক কি করে ওর কাছে সম্ভবত টাকা ছিল কিন্তু ও নেটের জন্য নিতে পারে নাই আর আমাদের পিঙ্কে অনেক ঝামেলা করতেছে ইন্ডিয়ান সার্ভার জানি পিঙ্কটা ঠিক করে দেয় তো করি না দেখো পিঙ্কটা একটু ক্লিক করে দাও আমরা গেম খেলতে পারতেছি না পিঙ্কের জন্য তো এই সাইডে দেখা যাচ্ছে গুলোয়াল মারতেছে উড়াধুরা আমারটাই দেখাচ্ছে এইদিকে ফিরে ওইদিকে গুলোয়াল মারতেছে আর এইদিকে দেখতে পাচ্ছি আকাশ ওরিপে অর্ণ লিমিটেড তো ওই সাইডে যখন এলিমেটেড হয়ে গেছে দেখা যাক এবার ওই সাইডে কিছু নেয় নাকি আমার পিংটা তো জম্বের হাই চলছে কি করব ভাই ওয়াইফাই দিয়ে গেম প্লে করি সাতারো আঠারো পিঙ্ক পাই এখন হাই হয়ে গেছে কিতা করতাম ওই সাইডে আকাশ আইছিলই না ভাই কি করবেন হ্যালো আকাশ ভাই আপনি আমাকে গিল্ডের মান সম্মানই রাখবেন না এদিকে নদীটা একটু গুলির মতো যাচ্ছে ওই সাইডে আকাশ ভাই দাঁড়ায় রয়েছে লিমিটেড হয়ে তো দুইজনের মধ্যে দেখা যাচ্ছে টান টান ট্রেনের মধ্যে খেলা চলছে তো কে কাকে মারে মনে হচ্ছে আকাশ ভাইকে মারতেই পারবে না সো গাইস আসতেছে এক একটু পর পর আসতেছে কিন্তু কোনো ম্যাচে গান নিতে পারতেছে না পাস নয় ড্যামেজ দিছে সো এই সাইডে ড্যামেজও খাইছে হ্যাঁ আরও একটা ড্যামেজ দিছে দেখতে পাচ্ছি হ্যান্ডগান দিয়ে কীরকম খেলতেছে পাঁচ পাঁচ আবার দশ ড্যামেজ দিচ্ছে এগারো বিয়াল্লিশ ওপি হেডশট তো এই সাইডে দেখা যাচ্ছে নবিতা বাপু ইমুট দেখাচ্ছে গোলওয়াল মারছে এইবার তো নবিতা আপু অলোক অলোক চালাইছে তো আবার আকাশ হেডশট দিছে তো এখানে নবিতা আপু গোল মেরে সামনের দিকে যাচ্ছে ওইদিকে আকাশ ফল আসছে ওপি সো গ্যাস যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ নবিতাপুর হেডশট দেখে হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আগের চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছে তার কারণে খেলাধুলাও ভুলে গেছি কি করব গ্যাস অনেক সাবস্ক্রাইবার ছিল এখন আগের নতুন চ্যানেলটা আমার এই চ্যানেলটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় সো এই সাইডে দেখা যাচ্ছে আকাশ এম টেন আর ডেজার্টি গোল এমপি ফোরটি ও তিনও গান নিছে ভাই গোলওয়াল কি নিছো মারো একটা হ্যাঁ গোলওয়ালও নিছে আর এই সাইডে নবিতা আসু আসতেছে তো দেখা যাচ্ছে গোলওয়াল মারতেছে নবিতা আসু গোলওয়াল মারে সব ঘোলা ঘোলা বানাই দিচ্ছে আমার পিংটাও মাঝে মাঝে হাই হচ্ছে আর ওই সাইডে আকাশ ভাই গোলওয়াল না মারেই আসতেছে তো আকাশ ভাই আনচাপ মারে ভালো ডেজার্টি গোলের দেখা যাক কী করে এত সময় গানের জন্য মারতে পারে নাই আর দেখছিলেন তো হেডশট সো এই সাইডে নবিতা ফুল ডেজার্ট টিকল ওই সাইডে আকাশে ডেজার্ট টিকল দুজন ডেজার্ট টিকলের ভার্সেস করতেছে দেখা যাক কেই জয় ও আকাশ ভাই অন ট্যাপ পপি ব্রো সো গাইজ দেখতে পাচ্ছি আকাশ ভাই দুই রাউন্ড জিতেছে এক রাউন্ড তো না ফাউ ফাউ আকাশ ভাইকে জিতাইছিল মানে নবিতা আপু এইদিকে তিন রাউন্ড জিতে গেছে সো দেখতে পাচ্ছি ছয়শো ছেষট্টি ড্যামেজ আর এইখানে চারশো চোদ্দো পনেরো ড্যামেজ মানে ভাই হেডশট কিল এইদিকে আগে কিছু ড্যামেজ দিছিল হ্যান্ডগান দিয়ে বিশ তিরিশ তো গাইস দেখো তোমরা বিশ্বাস না হলে দেখো নেট প্রবলেম হলে গুললও অনেকগুলো মারা যায় গুলল মারলেও পিছনের দিকে থেকে যায় আর চারটা পাঁচটার বেশিও গুলল মারা যায় তো দেখতে পাচ্ছি ওদিক দিয়ে নবিতা অপুকে মারলো একটা গুলি দেখায় বিকেলের নবিতা অপু গুলল মারতেছে উড়া দেখা যাক কী করে আর এইদিকে আকাশ ভাই তো ওপি লেভেলের একটা শর্ট করছিল কিন্তু আমারটাই দেখাই নাই দুইজন দুইজনকে এক একটা করে গুলি করছে এদিকে দেখা যাচ্ছে নবিতাপুর হেলথ ষাট একষট্টি বাষট্টি আর এদিকে আকাশ ভাইয়ের অলোকেবিলিটি চালু করে দিছে তার হেলথ কিছুক্ষণের মধ্যে দুইশো হবে আটানব্বই নিরানব্বই একশো দুইশো হয়ে গেছে তো এখানে আকাশ ভাই দাঁড়িয়ে রয়েছে আর এইখানে নবিতা আপু দাঁড়িয়ে রয়েছে দেখা যাক দুজন এখন কি দিয়ে ফাইট করে তো গোলোয়ার লাগাচ্ছে একজন দুজন গোলোয়ার লাগাচ্ছে আকাশ ভাই এখন কি করতে পারছে বুঝতেছি না আমি কিছু এখন তো ভাই হেডসেটটা লাগে নাই মারেও নাই আপু এম এইটি নিয়ে দুইটা গুলবল মারছে আকাশ ভাই ওই সাইডে ঘুরে আসতেছে আকাশ ভাই অতি সো দেখতে পাচ্ছ তোমরা কত দিক গোলওয়াল মারছিল কিন্তু গোলওয়াল গাইস আর অল্প একটু হেলথ ছিল তাই মারতে পারে নাই বুঝলাম না কি করে এদেরকে গাঁদা দেয় কে সো মনে হয় এখনই মারা যাবে হ্যাঁ নদীটা তো এখনই মারা গেছে শট ফিল হয়েছে তো আকাশ ভাই তো ফুল খুশি তিন রাউন্ড জিতে গেছে না ভাই বিশ্বাস করেন আমাদের মধ্যে আকাশ ভাই বেস্ট সবচাইতে বেস্ট এঞ্জেল জোন এঞ্জেল জোনের চেয়েও ভালো খেলে আকাশ ভাই আমার পিঙ্ক এদিকে দেখা যাচ্ছে দুইশো সাতান্ন ভাই বলতেছে না কি করে গেরি না কি গাঁজা খাইছে নাকি গেরি না গাঁজা খাইও না আর আমাদের নবিতা আপু সেই এম এইটটি আর ডেজার্ট ইগলের ভার্সেস করতেই আছে করবে আশা করি ডেজার্ট ইগল দিয়ে মারবেই ডেজার্ট ইগল আর এম ভাই বুঝতেছি না কিছু দেখেন দুজনে কি গোলওয়াল বেশি করে পড়তেছে চার পাঁচটা করে গোলওয়াল পড়তেছে কীভাবে সম্ভব দেখেন বিশ তিরিশটা গোলাল মারছে কিন্তু একটাও সরে নাই আর এদিকে আকাশ ভাই গোলাল মেরে গোলা গোলা করে দিচ্ছে দেখেন পিছনের গোলাম যাচ্ছে না ওকে আকাশ ভাই হেডশার্ট দিছে একটা তো গাছ দেখতে পাচ্ছ আকাশ ভাই হেডশার্ট দিয়ে নবিতা আপুকে মেরে ফেলছে তো এখন দেখা যাচ্ছে চার ভাই তিন চার আকাশ আর তিন নবিতা আপু তো নবিতা আপু এবার এমপি ফোরটি আর ডেজার্টি গোল এম দিয়ে পারতেছে না তার কারণে এমপি ফোরটি নিছে আর এদিকে আকাশ ভাই তো এম গোল দিয়ে খেলতেছে গাইস কমেন্ট করে জানাও তোমরা যে কে জিততে পারে এখনই ভিডিওটা পজ করে কমেন্ট করে জানাও যে কে জিতবে লাস্টে দেখার পরে তারপর বলো না তাহলে কমেন্ট লাগবে না আমার এদিকে আমার মনে হচ্ছে এখন নবিতা পুরো নেট চলে গেছে সে দৌড়াচ্ছে জম্বের দৌড়ান তার পায়েও মনে হয় ব্যথা করে না তো দেখতে পাচ্ছি থেমে গেছে সে আর এদিকে আমাদের আকাশ গুলওয়াল মেরে ভাগ করে যাচ্ছে পুরো প্লেয়ার তো বিটুকে ভাই একটা জিনিস বুঝি না এতটি গুলওয়াল মারতেছে কিভাবে এরা ভাই কাস্টম খেলতেছে নাকি হ্যাক ইউজ করছে এরা দেখেন ভাই তিনটার গুলো তিনটার বেশি গুলওয়াল মারা যায় না এরা দশটা করে মারতেছে গুলওয়াল দেখেন চারটা আকাশ ভাই অন টেপে ট্রাই করছিল আর এদিকে এমপি ফোরটি দিয়ে আমাকে আমার সরি আমার রিংটাই হাই আমি নিজের ফোনের দিকে তাকাইছিলাম না বেশ ওয়াইফাই দিয়ে খেলতেছি তাও বলেন আপনি ভাই নবিতা তিনটা করে মারলে দেখি আর একটা সরে গেছে মানে তিনটা করেই লাগাচ্ছে আর আমাদের আকাশ ভাই তো হ্যাকার আকাশ ভাই গোলওয়াল হ্যাক করছে তো দেখতে পাচ্ছ আকাশ ভাই গোলওয়াল গাদা আকাশ ভাই প্রিয় ভাই গোলওয়াল মানে তো ভাস করে দিচ্ছে দেখেন গায়েস পিছনের দিকে একটু খেয়াল করে দেখেন ষোলো মিশনে আকাশ ভাই যত গুলোয়ালই মারুক না কেন গুলোয়াল একটাও সরতিছে না কি ভাই কি করতেছে বুঝতেছি না কিছু একটা শর্ট করছিল অন্তত ট্রাই করছিল কিন্তু লাগে নাই সেইদিকে দেখতে পাচ্ছি মুরগিটা একটু গোবর মারছে মুরগিটা উপর খেলাটা একটু দেখে আসি সে হয়তো মিটকিট করছে তারপর কারণে হেল্ড বাড়তেছে আকাশ ভাই যদি এই জায়গা গোলল দিয়ে বড় আকারে প্যাক করে থাকে তাইলে নিশ্চিত ভুইয়া ভুইয়া মানে ভিক্টরি চলে গেছে সো গাইস দুইজনই এলিমিনেটেড আকাশকে জিতাই দিছে বুঝলাম না গেরি না তোমরা কি মাঝে মাঝে গাঁজা খাও নাকি আগে জানতাম মানুষে গাঁজা খায় এখন দেখছি গেরিনাও গাঁজা খায় ভাই কি করব বলেন পিঙ্কটা তো ঠিকই করে না আর গাঁজাও খাওয়া ধরছে বুঝতেছি না পিঙ্ক কি হয়েছে আমার দেখেন এদিকে আস্তে আস্তে পিঙ্কটা হাই হচ্ছে নবিতা আপু কি করে আসছে না এবার মনে হচ্ছে পিঙ্কটা আইছে টানটান উত্তেজনার মধ্যে খেলা চলছে এখন আকাশ ভাই আর নবিতা আপু এখন আকাশ ভাই ফাইটে চলে গেছে নবিতা আপু লং লেন করতে ফাইট করবে নবিতা আপুর হয়তো নেটটা খারাপ দেখা যাচ্ছে গোলবালের মধ্যে দিয়েই চলে যাচ্ছে ট্রাই করতেছে কিন্তু লাগে নাই এদিকে আকাশ ভাই কী করছে দেখতে ও একটি অন ট্যাপ একটা অন ট্যাপ দিয়ে দিছে নবিতা আপু তো গ্যাস একটু ওয়েট করো নেটটা অফ করে অন করি যদি পিংটা ঠিক হয় তো গ্যাস আবার চলে আসলাম গেমের মধ্যে নবিতা আপু দাঁড়ায় রয়েছে আকাশ ভাইয়ের কাছে যাইতে পারতেছি না কারণ আমার এখন নাইনটি নাইন প্লাস চলতেছে বয়স না ভাই পিঙ্ক আবার আমার বয়সের কথা ভাবেন না জানি কেউ নাইনটি নাইন প্লাস না গেরি নাম বলতেছি না গোলাল মারছিল না মারছে তো তা আমারটাই কী দেখাচ্ছিল সো আকাশ আকাশ ভাই চিনিস ভাই এডাব্লিউ এম ও ভাই ডাব্লিউ এম এম টি আর ডেজার্ট ইগল ভার্সেস সস্তে আর ওই সাইডে নবিতা আপু নিচ্ছে উঠপেকার আর এম টি আর ডেজার্ট ইগল সো গাছ তিন দুজন দেখতেছি ভালোভাবে কিন্তু গেই না মাঝে মাঝে গাঁজা খেয়ে আকাশ ভাইকে জিতাই দিচ্ছে নবিতা আপুকেও জিতাইছিল ফার্স্টের দিকে তো এখন নবিতা আপু সম্ভবত পিঙ্কে হাই হ্যাঁ পিঙ্ক হাই দেখেন চারটা তিনটার জায়গা ছয়টা আর লাগাইছে কিন্তু একটাও সারে নাই সাতটা আটটা নয়টা দশটা ভাই দশটা করে মনে হয় গুলোয়াল পড়তেছে কি করব ভাই বলেন এদিকে আমাদের আকাশ ভাই এডাব্লিউএম নিয়ে যাচ্ছে নবিতা আপু সামনে তো আকাশ ভাই একটা শর্ট করবে আর হেডশট লাগবে আমার সেটা মনে হয় কিন্তু না লাগে নাই এখন আকাশ ভাই এমনিটি নেবে না শর্ট লেন্সে ফাইট করবে না আকাশ ভাই লং লেন্সে করবে তো দেখতে পাচ্ছেন ভাই আকাশ ভাইয়েরও কিন্তু পিঙ্ক সেই দেখেন গুলওয়াল মারছে দেখেন এই সাইডের গুলওয়াল এখনও সরে নাই মানে ভাই দুজনের টিম ফাইভ মধ্যে খেলতেছে দেখা যাক কে জিতে তো ভাই এত সময় যারা যারা ভিডিওটা দেখছিলেন আশা করি ভিডিওটা ভালো লাগছিল নাহলে এত সময় কেউ দেখতেন না তো গাইজ যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন অল টাইম আর আশা করি আমরা আপনাদের মাঝে অনেক ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে আর কিছুদিন বাদে অল্প কিছু সাবস্ক্রাইবার হলে গিয়ে দিব তো গাইজ অনেক ডায়মন্ড গিয়ে করতে যাচ্ছি তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো তো আকাশ ভাই জোনে এলিমিনেট করতে যাচ্ছে নবিতা আপুকে আর নবিতা আপু ওই সাইডে কী করছে দেখে আসি মারা গেছে ওপি আকাশ ভাই একটা সিটিং করলো গুলওয়াল অনেক পড়তেছে বলে গুলওয়াল মারে আকাশ ভাই নবিতা আপুকে চিটিং করে ভাই নবিতা আপুর পাশে যাচ্ছে না তো নবিতা আপু দেখা যাচ্ছে এইদিকে উটপিকার নিচে আর কিছু নিচ্ছে না ডেজার্টিকল না গায়ে একটা গান ছিল হ্যান্ড গান সেটা ফেলাই দিছে মনে হয় কাট দিয়েই হেডশট দিয়ে মারবে গ্যাস শর্ট লেন্সের গান নেওয়া উচিত ছিল নবিতা আপুর আমি সঠিক বলছি কিনা ভুল বলছি আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন এইদিকে আকাশ ভাই উঠতে কারারে এম আই নিয়ে আসতেছে তো বাউন্নর একটা ড্যামেজ দিছিল নবিতা আপুকে নবিতা আপু এখন আলোকটা চালু করে কার দিয়ে পঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন চুয়ান্ন দুইটা হেড দিছে একশো আটের সো এখন মনে হচ্ছে ইমুট শট দিবে তো ইমুট ভাই চুয়ান্ন শট দিয়ে দিছে সো গাইস আকাশ ভাই দেখা যাচ্ছে হেলথফুল সেও ইমুট দিয়ে মনে হয় ইমুট শট দিতে যাচ্ছে কিন্তু সে আবার ভিতরে চলে আসছে আর ওই সাইডে কী করতেছে না এই সাইডে ও গায়ে কি ওয়ান ট্যাপ ফসে নবিতাপুর সে লুট খেলা শিখাবেন আমাকে এদিকে নবিতাপুর কাছে উড পেকার রইছে আর এদিকে আমাদের আকাশ ভাই এখন বেস্ট কিনছে হল মে এমপি40 আর এম80 কিনছে দেখা যাক ডেজার্ট ঈগল নাই নাকি না তার কাছে কোনো টাকা নাই এখন ডেজার্ট ঈগল চাইছেনা আর এই সাইডে নবিতাপুর কাছে দেখছি 100 কয়েন আরইছে সো গাইস দেখতে পাচ্ছি নবিতাপুর কোন এমই লাগবে না সব এমো ফেলাই দিচ্ছে এমো সারাই মারবে গুলোয়ালটাও ফেলাই দাও নবীটা আপু গুলোয়ালটাও ফেলাই দাও সব কিছু ফেলাইছো সব কিছু তো আনলিমিটেড তা গুলোয়ালটাও ফেলাই দাও দেখি কি করে পারো তো আকাশ ভাই দেখা যাচ্ছে সামনে দিয়ে দিচ্ছে আকাশ ভাইকে একটা শর্ট করেছিল কিন্তু লাগে না তো আকাশ ভাই শর্ট লেন্সেই ফাইট করবে কারণ তার কাছে দুটাই শর্ট লেন্সের গান আর এইদিকে দেখা যাচ্ছে নবিতা আপুর কাছে উঠপিকার রয়েছে আর এমডি ফোরটি সো আকাশ ভাই মনে হয় হেডশট মারছে একটা না না গায়ে হেডশট লাগে নাই ওই তিন সাত করে ড্যামেজ দিচ্ছে দূর থেকে এমপি হচ্ছে চার আকাশ ভাই আর এই সাইডে নবিতা আছে দুজনে এখন ছাড়লেন সে তো মনে হয় না আকাশ ভাই এই ম্যাচেই নবিতা নবিতাকে হারাই দেবে তো নবিতা আছে অনেক ড্যামেজ খাইছে এখন মিটকিট করবে হ্যাঁ মিটকিটটা করুক আকাশ ভাই মারে না আগে মিটকিটটা করতে দাও নাহলে তোমার নাম সম্মান থাকছে না একটা মেয়ের সঙ্গে খেলছো মিটকিটা যদি করতে না দাও তো নবিতাপুর একটা মিটকিট করা হয়ে গেছে বেসটা রিপেয়ার করছে তো এখন ডেজার্টি করে হেডশট দেখাবে নবিতাপুর তো জোনের মধ্যে পড়ে গেছিলো একটু সময়ের জন্য বেঁচে গেছে মিটকিটে মনে হয় নাই আর এইদিকে আকাশ ভাই তো উত্তেজনায় ফেটে যাচ্ছে যে কি জানি আমার বাড়ির দিকে নবীটা পূজনে করছিল না পরে নাই ভাই আমাকে কেউ একটা জিনিস বোঝাও নবিতা আপু কি হ্যাকার দেখো তার ইপি e রয়েছে একশো ছিয়ানব্বই আর এইচপি রয়েছে দুইশো মানেটা কি ভাই কেউ জেনে থাকলে একটু বোঝাবেন প্লিজ আমার মনে হয় নবিতা আপু হ্যাক হ্যাক ইউজ করছে আর এই সাইডে আকাশ ভাই সে তো এখন একটা এম এ এম টেনই কিনতে পারছে একটা গোলওয়াল নিছে বেস্ট নিছে হেলমেট নিছে আর চারশো ডলার রয়েছে ডলার না সরি কয়েন রয়েছে সে টু এস গান নিছে এম পাঁচশো সো কি করে দেখা যাক এখন ছয় ছয় রাউন্ড টান টান উত্তেজনা এক রাউন্ড যে জিতবে তার ইন্ডিয়া এক পয়েন্ট তো ওইদিকে নবিতা অপু আমার নবিতা অপুর খেলা দেখা লাগবে কারণ মনে হচ্ছে নবিতা অপু নবিতা অপু যদি একও ড্যামেজ খায় তো গাইস আমি তারপর থেকে নবিতা অপুর খেলা দেখবো কারণ আগের বার দেখছিলাম ইএসপি e কম ছিল কিন্তু বেশি হয়ে গেছিলো তো এখন থেকে দেখবো নবিতা অপু কী করে কীভাবে এত হেল্প আগেরবার বাড়াইছিল সেই জিনিসটা আমি একটু দেখতে চাই গ্যাস তো গ্যাস দেখতে পাচ্ছ কিভাবে তার পিএইচটি বাড়ছে বুঝলাম না তাহলে কি বাড়ায় আমি তো কোনোদিনও দেখি নাই আমার কাছে অলকি নাই তোমরা যদি কেউ দেখে থাকো প্লিজ জানাবেন কমেন্টে যে অলকে কি হেলথ ফুল হয়ে গেলে